আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আসলে ফ্রি আর্নিং এর জন্য কোনো প্রসেস অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো অ্যাপস রয়েছে কিনা গত কিছুদিন আগে আমার কমিউনিটি ট্যাবের মধ্যে একটি পোস্ট করেছিলাম যে আপনারা ফ্রি আর্নিং প্রসেস পছন্দ করেন নাকি পেইড আর্নিং প্রসেস পছন্দ করেন আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় এইটি এইট পার্সেন্ট মানুষ সাপোর্ট করেছেন বা ভোট দিয়েছেন যে আসলে ফ্রি আর্নিং জেনারেট করতে চাচ্ছে সুতরাং অনেকেই কিন্তু স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন যারা মোবাইল ইউজ করে থাকেন এবং তারা চাচ্ছেন যে ফ্রি আর্নিং করার জন্য আজকে আমরা একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে ফিফটি ডলার বোনাস পাবেন এবং পাশাপাশি রেফার করে ওয়ান ডলার পর্যন্ত ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং এখানে অনেকগুলো পেমেন্ট দেওয়া রয়েছে আশা করি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন এবং ফ্রি আপনি আর্নিং আর্নিং যেটি করবেন তার মানে ফিফটি ডলার এখান থেকে আর্নিং করা যাবে সাইন আপ বোনাস হিসাবে এবং সেটি থেকে ডিপোজিট করতে পারবেন এবং বেশি আর্নিং এর জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে সুতরাং আলাদা কোনো ডিপোজিট আপনার করার প্রয়োজন নেই আপনি যে বোনাসটুকু তার মানে ফিফটি ডলার এখান থেকে বোনাস পাবেন সেই বোনাসটুকু ইনভেস্ট করে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন বেশি করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন fifty dollar sign up bonus বা রেজিস্ট্রেশন বোনাস এবং পাশাপাশি ফ্রেন্ডকে রেফার করলে ওয়ান ডলার পাবেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরেই সাথেই থাকুন অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশনের একটি ছোট্ট ফর্ম দেওয়া রয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে আপনি লগ যেটি অপশন রয়েছে সেখানে আপনি আপনার নামটি দিবেন এবং পাশাপাশি একটি নাম্বার দিবেন ধরুন আপনার নাম Rony R O N Y Rony দিয়ে ওয়ান দিবেন অথবা জিরো সেভেন অর্থাৎ আপনি এই যে নামটি দিবেন সেই নামের সাথে একটি নাম্বার যোগ করবেন তবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর একটি পাসওয়ার্ড দিবেন এরপর আবার একই পাসওয়ার্ড দিবেন তারপর রেজিস্টার নাও ক্লিক করবেন রেজিস্টার নাও যখন ক্লিক করবেন সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে তার মানে এখানে একটি ক্যাপসা ফিল আপ করতে বলেছে three double seven nine two আমি এটি ফিল আপ করছি আপনারা আপনার যে ক্যাপসাটি আসবে সেই ক্যাপসাটি আপনি আপনার মতো করে ফিল আপ করবেন দ্যাটস ইট এরপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি অলরাইট আপনারা দেখতে পেলেন যে রেজিস্ট্রেশন করার পরে সাথে সাথে আমার এই অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন you has been credited with a reward $50 for registration as a starting a uh, deposit তার মানে আপনি এখানে সাইন আপ বোনাস বা রেজিস্ট্রেশন বোনাস $50 পেয়েছেন সেটি মেসেজ চলে এসেছে এবং পাশাপাশি সেটি আপনি ডিপোজিট করতে পারবেন এবং এখানে একটি কথা বড় রাখা ভালো যে আপনি যে $50 পেয়েছেন সেটি ডিপোজিট করতে পারবেন এবং আলাদা কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না এটাই হচ্ছে এই ওয়েবসাইটের একটি বিশেষ বৈশিষ্ট্য সো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি মিনিমাম যদি 0.02 ডলার এখান থেকে আর্নিং করেন তাহলে সেটি সহজেই উইড্রো করে নিতে পারবেন অনায়াসে এবং ফ্রেন্ডকে রেফার করার এগেনস্টে আপনি ওয়ান ডলার করে ফ্রি পাবেন প্রত্যেক ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ক্রলিং করে যদি চলে আসেন এখানে ছোট্ট একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে কাজ শুরু করতে পারেন এবং এখানে আরও কিছু লেভেল বোনাস রয়েছে আপনি level one level two level three যদি আপনি এখান থেকে ফিল আপ করতে পারেন তাহলে অনায়াসে আপনার ইনকামগুলো বেড়ে যাবে সো এখানে দেয়াই রয়েছে we first of all we pay one dollar on saving account for each friend you invite to our team and on the other hand is offer three level structure in which inviting all 50 people অর্থাৎ থ্রি লেভেল পর্যন্ত ফিফটি পিপলকে তারা এই অ্যামাউন্টটুকু ডিস্ট্রিবিউট করে দিবে and you will receive on average two 1500 partners of all second and third level second এবং থার্ড লেভেল এর মধ্যে এই পার্সনকে তার মানে পঁচিশশো ব্যক্তিকে তারা ডিস্ট্রিবিউট করে দিবে লাভের অংশটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে একটি রেফারেল লিঙ্ক যেটি দেখতে পাচ্ছেন সেটি আপনি কপি করবেন কপি করার পরে সেটি সরাসরি সুইং করবেন সুইং করার অর্থাৎ ছোট করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে আমি সাজেস্ট করব আর্ন সুইং এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটিতে আপনি যে কোনো ধরনের বড় ধরনের লিঙ্কে যদি ছোট করতে চান তাহলে এটি ফ্রিতে ইউজ করতে পারবেন ইদানিং কিন্তু বিটলি ইউজ করে অনেকে মজা পাচ্ছেন না কেননা বিটলির যে লিঙ্কগুলো ছোট করা হয় সেগুলো কিন্তু এখন কাজ করছে না আশা করি আপনি সিং আর্ন এই ওয়েবসাইটটি ইউজ করবেন এটি কপি করবেন কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম সহ বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো এবং টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যদি আপনি প্রোভাইড করেন এবং সেই লিঙ্কটি যদি ইউজ করে কেউ আপনার অ্যাকাউন্টে জয়েন করে তার মানে আপনার অবশ্যই ওয়ান ডলার আর্নিং হবে আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে রেফারেল কিভাবে করবেন এবং রেফারেল আর্নিং করবেন সেটি এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডিপোজিট করে আর্নিং জেনারেট করবেন ডিপোজিট ডিপোজিট করে আর্নিং জেনারেট করার জন্য আপনাকে শুরুতেই যে কাজটি করতে হবে সেই কাজটি আমি দেখাচ্ছি এই যে বোনাস প্রোগ্রাম সেই বোনাস প্রোগ্রামের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে বোনাস প্রোগ্রামে আসার পরে সরাসরি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন এখানে আপনি এরপর আপনি দেখতে পাবেন যে ইউর ডিপোজিট যেটি রয়েছে সেই ডিপোজিটের মধ্যে আপনি যখন ক্লিক করবেন আপনি যে ফিফটি ডলার পেয়েছেন সেই ফিফটি ডলারটুকু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সেটি আপনি ইনভেস্ট করতে পারবেন অনায়াসে এখানে অলরেডি তারা মেসেজটা লিখে দিয়েছে this section provides complete information on your deposits share and cases with uh, prescribed terms for the return of the value of the deposit and the actual of daily dividends so এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন মোনা শেয়ার পারচেজ রয়েছে তারপর রিটার্ন অফ ডিপোজিট রয়েছে প্রফিট পেমেন্ট রয়েছে প্রফিট পার ডে রয়েছে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত তার মানে zero point two zero dollar থেকে প্রায় zero point two dollar per day আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন যার পরিমাণ হচ্ছে zero point four zero percent আশা করি বুঝতে পেরেছেন এই যে ফিফটি ডলার রয়েছে সেটি ইনভেস্ট আপনাকে করতে হবে সো ইনভেস্ট করার জন্য আপনি যে কাজটি করবেন সেই কাজটি এবার আমি আপনাদেরকে দেখাবো সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন অলরাইট আমি এখন রয়েছে যে বোনাস প্রোগ্রাম যেটি দেখতে পাচ্ছেন সেই বোনাস প্রোগ্রামে আপনাকে ক্লিক করতে হয় মোবাইলে এবং কম্পিউটারে তার মানে ল্যাপটপে ডেস্কটপে বা মোবাইলে আপনি একই উপায়ে কাজ করতে পারবেন সো প্রথমে আপনি যদি মোবাইলে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এদিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই মেনুগুলো অলরেডি চলে আসবে আশা করি যদি আপনি মোবাইলে কাজ করে থাকেন সো আপনি কিভাবে ডিপোজিট করবেন সেটি জানার জন্য এই যে বোনাস প্রোগ্রাম যেটি রয়েছে সেই বোনাস প্রোগ্রামে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্ট করার সো সাবস্ক্রিপশন রয়েছে subscribe to the community and get reward আপনি এখানে যে একটি বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে আপনি ক্লিক করবেন আমি এটি আলাদা সেটি গ্যাটে ক্লিক করছি গ্যাটে ক্লিক করার পরে ক্লোজ ট্যাবে ক্লিক করছি এটি ইরর রয়েছে এরপর এটি দেখাচ্ছে যে সাবস্ক্রিপশন যেটি সেটি হচ্ছে সেটিও ক্লোজ দেখাচ্ছে রাইট আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে যে আপনি যে ফিফটি ডলার বোনাস পেয়েছেন সেই বোনাসটুকু কিভাবে ইনভেস্ট করবেন সেটির জন্য বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে এখানে একটি মেসেজ দেখা যাচ্ছে যে subscription bonus subscribe to the information sources of the site in uh, became on take and telegram so that you can send your notifications about your uh, innovations and uh, changes so এখানে গ্যাট লিঙ্ক যেটি দেওয়া রয়েছে এটিতে যদি আপনি ক্লিক করেন কি বেনিফিট পাবেন সেটি দেখাচ্ছে যে subscribe to the community and get rewarded অর্থাৎ কমিউনিটিতে সাবস্ক্রাইব করতে বলেছে এবং রিওয়ার্ড পাওয়ার জন্য অনুরূপভাবে সেটিও এটিও সেম সাইন আপ করতে বলেছে এই জন্য আপনাকে এই যে গ্যাটে যখন আপনি ক্লিক করবেন গ্যাটে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি ক্লোজ ট্যাব দেখাবে তো ক্লোজ ট্যাব দেওয়া দেখার পরে আপনাকে কি করতে হবে যে to receive this reward you should connect your BK on tech profile to your account in the section তার মানে এই বি ক্যান এটি আপনি কপি করবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে এই ওয়েবসাইটের মধ্যে আপনি সরাসরি গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে এটি সাইন আপ লিখবেন লেখার পরে এই যে এটি দেখতে পাচ্ছেন এটিতে আপনি সাইন আপ করবেন সাইন আপ করলে হবে কি যে এই ওয়েবসাইটের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন কানেক্টেড হলে কিন্তু আপনি নির্ধারিত যে সাবস্ক্রিপশন রিওয়ার্ড গুলো তারা এখানে সাবমিট রেখেছে সেই রিওয়ার্ড গুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন যে বাকি অপশন গুলো আপনি এখান থেকে কাজে লাগিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন সো এইবার দেখাবো যে কিভাবে আপনি উইড্রোটা নেবেন তার আগে আমি বলেছিলাম যে শুরুতেই যে আপনি যদি ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি আপনি ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে আসার পরে সরাসরি আপনি এই যে ফিফটি ডলার পেয়েছেন সেটি আপনি অনায়াসে এখান থেকে ইনভেস্ট করতে পারবেন সো আমি শুরুতে বলেছি আরেকটি কথা সেটি হচ্ছে যে এখানে zero point zero two dollar হলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং সেটি সবচেয়ে সহজ হচ্ছে এফিলিয়েট প্রোগ্রাম যেটি রয়েছে এফিলিয়েট প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনি কপি করবেন কপি করার পরে অবশ্যই আপনাকে সেটি শ্রিঙ্ক করে নিতে হবে ছোট করে নিতে হবে আমি দেখিয়েছি এবং সেটি বিভিন্ন মিডিয়াতে আপনি শেয়ার করবেন শেয়ারের এগেনস্টে কেউ যদি অ্যাকাউন্ট করে তাহলে এক ডলার করে বোনাস পাবেন তার মানে আপনি সাইন আপ তাদের সাইন আপ বোনাস পাবেন এবার দেখাচ্ছি উড্রো উড্রো বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে পেমেন্ট মেথডগুলো দেখতে পাচ্ছেন Payeer money Perfect money QI money এরপর index money visa card master card পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন মির কার্ড তারপর মাস্টার ইউ কার্ড বিটকয়েন এখানে বিটকয়েন ছাড়া বাকিগুলো একটু ভিন্ন সেগুলো হচ্ছে যে বিটকয়েনের মাধ্যমে যদি উজ্জ্বল নিতে চান তাহলে অবশ্যই আপনি ফিফটি ডলার আপনাকে আর্নিং করতে হবে দ্যাটস ইট এরপর যেগুলো সবচেয়ে সহজ সেটি হচ্ছে যে আপনি পেয়ার মানির মধ্যে যদি আপনি ক্লিক করেন পেয়ার মানির মধ্যে ক্লিক করার পর এখানে যখন zero point zero two dollar আপনি এখান থেকে আর্নিং করবেন সেটি এখানে বসাবেন বসানোর পরে আপনি অবশ্যই পেয়ার মানির যে নাম্বারটি তার মানে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি এখানে দিবেন আপনি যদি না জানেন কিভাবে পেয়ার মানে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এটির উপর একটি ভিডিও তৈরি করে দিব আপনাদের যাতে সুবিধা হয় আর যদি কমেন্ট করতে বলে যান তাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে পেয়ার অ্যাকাউন্ট মানে কিভাবে খুলতে হয় সেটি সার্চ দিলে ও সে ভিডিও পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন সেটি দেওয়ার পরে উইড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে cash wallet BD dot com এই এই ট্রাস্টেড ওয়েবসাইটটির মাধ্যমে আপনি ওয়ান ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো একটি ওয়েবসাইট থেকে যদি ওয়ান ডলার আর্নিং করে সেই ওয়ান ডলারটুকু আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তার মানে এখান থেকে আপনাকে পেমেন্ট সিলেক্ট করে দিতে হবে এই যে পেয়ার ইউএসডি রয়েছে পেয়ার ইউএসডি ওয়ান ডলার দেবেন এরপর আপনি কিসে নিতে চান বিকাশ হলে বিকাশ রকেট হলে রকেট নগদ হলে নগদ সেটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এক ডলার সমান চুরাশি টাকা রাখবে এরপর এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি সরাসরি আপনার বিকাশের মধ্যে সেটি নিয়ে আসতে পারবেন অনায়াসে আশা করি বুঝতে পেরেছেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর লগ ইন করবেন লগ ইন করার পরে অবশ্যই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে আপনি আপনার পেমেন্টটুকু নিয়ে আসতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে আশা করি বুঝতে পেরেছেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এই ওয়েবসাইটটি থেকে কীভাবে উইড্রো নিতে হয় সেটি আশা করি সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care